<laughs> All right, guys, welcome to another episode. Just like a of Just podcast. Like a I mean, Podcast. African is fun. Yes, this is a very very special episode. মানে আমরা একদম OG content creators, some of the biggest YouTube stars after Tohid Afridi is here. <laughs> আমি এটা আজকে দুই দিন ধরে চিন্তা করে রাখছি যোগ আরে আমার কি ভালো লাগতেছে জানো Welcome to Just Like a Podcast. আমার হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগতেছে কি জানো উই আর উইথ দি ওজিস আর আমরা তিনজন হচ্ছে লোজিস লাইক নোজিস জিজ একদম নো লো হ্যাঁ। না আমরা ঘটনাতেই নাই এদের লগে আর এরা আমাদের লগে কথা বলতেছে মানে এরকম চান্স আর জীবনও পামু না তাই তো Salman you suck Shoumik you suck I don't even know you Rudra but you suck too has been কতগুলা কেউ কি জানি বাট <laughs> এখন আমার আমার ভালো লাগতেছে যে সবার সাথে কিন্তু আগে কথা হয়েছে right stand up comedy show টোতে আসছে সালমান হ্যাঁ। সাথে আমরা ট্রিপে গেছি সৌমিক ভাই অনেক জায়গায় আসছে রুদ্র ভাই তো এখন কমেডিয়ান হয়ে গেছে স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে গেছে হ্যাঁ সো ভাই কি কেমন নস্টালজিয়া কেমন হিট করতেছে আগে এটা বলেন আসলে কি অনেক এক্সাইটেড আপনারা না হুডাই টিকিট বেঁচে টাকা কামানোর জন্য এইসব করতেছেন বল সালমান কমেডি টাকা কামাবো বলে ঢুকছেন রিয়েলাইজ করতে টাকা চায় <laughs> না এই টিকেটসে ছিল না এর আগেও যখন আমাদের 1 মিলিয়ন সেলিব্রেশন তখন ইট ফুল ফ্রি টিকেট করার একটা খুবই মেজর খুবই ভালো একটা আমাদের ইয়ে ছিল ফিল্টার করার পিছনে that is people are actually you know people who actually admire us like people who আমাদের ফিল্টারিং প্রসেসটা এত কঠিন এত কঠিন ওটাই মনে হয় আমাদের পুরো অডিয়েন্সের ইয়েটা মানে এখান থেকে এখানে ফেলাই দিছে দ্য রিজন বিং এত কষ্ট করেও যারা টিকিট কিনছে you know for sure this people are actually truly in love with Dhaka guys. Like these are actual Dhaka fan fans. Price কত করে? 350 it's not মাচ কিন্তু. আচ্ছা আরেকজন আসছে আমাদের সাথে জয়েন করতেছে ওমা আমি জাস্ট হ্যাঁ, তামিম ভাই থাকাকালীন তামিম থাকাকালীন I want to say one thing এটা আমি একটু চিন্তা করছিলাম আজকে আমরা বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ম্যাচ দেখছি right we saw আমি we আমি saw তো দেখতে পাইনি আমি Bangladesh শুটিং এ ছিলাম struggling unfortunately। we saw Bangladesh right. struggling and we saw Bangladesh coming out of the darkness and making a severe comeback. And just like Bangladesh cricket team making a comeback, we are finally seeing the Dhaka guys making a comeback. This is a year of comebacks, my friend. This is a morning You mean আমরা খালি তো হাইপ করো না এটা এটা আমাদের last I am only creating the hype so that you start questioning your video that you are going to show to the audience তোমরা এখন বলতেছ আই হাই বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে কম্পেয়ার করে দিছে আমরা তো বালের এডিটিং ও ঠিক মতে করি নাই সো আমি চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট যেভাবে কামব্যাকটা আজকে দিছে আমরা কি ঢাকা গাইজের ওরকম কামব্যাক এক্সপেক্ট করব please Dhaka guys give us your opinion একটু স্পেসিফাই করে দিয়েন ঢাকা গাইজ বলতে তোরা চারজন রেসপন্ড করবে আমি রুদ্র ভাই হ্যাঁ, রুদ্র হ্যাঁ। ভাই বলেন হ্যাঁ আই থিংক আমাদের ভিডিওটা আমার কাছে মনে হচ্ছিল যে অনেক ছোট হয়ে গেছে ছয় বছর যারা ঠিক আছে আই থিঙ্ক না আমাদের কামব্যাকটা আমরা তো খালি কামব্যাকই দেই ভাই দুই বছর একটা করে বিরোধ ছেড়ে কামব্যাকই হয় খালি ঠিক আছে তো সব যাই করে হয় না কেন ওটা কামব্যাকই না এখানে কাহিনী আছে we take the comeback so literally so we come and then we go back হ্যাঁ এটা আমাদের ওয়াও তোমাদের ওরকম করা উচিত come back come back returns come back trilogy এরকম টাইপের হ্যাঁ। মানে হ্যাঁ, হ্যাঁ, আমাদের এগুলো ভালো আইডিয়া ভালো কথা বলছে না আমার কথা হচ্ছে তোমরা বলতেছো ten years of Dhaka guys ten years of Dhaka guys last পাঁচ বছরে কয়টা ভিডিও বানাইছো আমাকে একটু বলো তো এইটাই বছরে একটা বানাই আমরা বছরে একটা মানে ওইটাও স্পন্সর্ড মানে এগুলা কি মার্টিন মতো মুভি বানায় minus the impact minus the Oscar minus the recognition minus the quality but ওরা মার্টিন স্করসিজি আচ্ছা একটা একটা since you are celebrating 10 years একটা খুব অরিজিন কোশ্চেন করে হ্যাঁ ঢাকা গাইস নামটা কোথা থেকে আসছে মানে who came up with lack of imagination but Carrie exactly I think এটা সত্যি যে সবার আগে হচ্ছে বেসিক্যালি এটা ইয়ে করছিল সিয়াম সেই নাই আনফরচুনেটলি ইট ইউজ মানে দ্য সাকসেসফুল এবং ইউ গাইস ও উনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কংক্রিট হ্যাঁ, জব হ্যাঁ। হ্যাঁ, যে এখন মুভি বানায় আর তোমরা এখন ইউটিউবে তোমাদের বাজে oh, আচ্ছা, oh, আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখতেছে। আমাকে। বাহ ভালো তো ও জয়েন করবে না বলো লাইভ দেখে so have Rakin Afsar watching us Rakin Afsar finally messaged on our live because Salman Muqtadir and all these guys are নালে আমাদেরকে পাত্তা দেয় না না যখন কিছু একটা উল্টাপাল্টা বলবো তখনই রাকিন আসবে ডেফিনেটলি আচ্ছা ঠিক আছে ফাইন আচ্ছা এখন আমি I want to ask a question to Tamim Mridha Tamim you have disappeared Tamim how does it feel to work with such B grade people and while being an A grade uh, superstar right now? How does that feel? No, more like B plus. ও ল্যাগ করতেছে ও ল্যাগ করতেছে ডিয়ারলি উই অল নো হ্যাঁ ওনার ক্যারিয়ারের অবস্থা কেমন যাচ্ছে <laughs> মানে আচ্ছা আমরা হচ্ছে কে কোন গ্রেডের হ্যাঁ মানে ইন্টারনেটের অবস্থা দেখে আমার মনে হচ্ছে I need to refresh this question আর Soumik how does it feel like to be a corporate person and working with such artist as you say <laughs> হ্যাঁ ইটস অ্যামেজিং মানে সবার আর্টিস্টদেরকে নিয়ে কাজ করাটা মানে আমিন কেনে দুই তিনবার কাজ করছি তো so it's not like new নতুন কিছু so but you are placing Amin with Dhaka guys co stars I think আমিনকে এত হাই লেভেলে উঠানো উচিত না ঢাকা গাইস তো লাইক মাই ফ্রেন্ডস ওদের সাথে কাজ করি but being corporate and working with artists ওই ক্ষেত্রে হচ্ছে যে আমি usually I can't afford this guys so আমিনকে এফোর্ড করতে পারছি আর কি হ্যাঁ সো বেসিকলি আমাদেরকে এটা বলেন আর্লি ডেইজে সবচেয়ে বেশি ড্রামা কে করতো মানে আর্লি সুপারস্টার ট্যান্ট্রামস কে থ্রো করতো যখন শুট করতে না Rudra Rudra Rudra for sure superstar tantrums মানে যে কোনো ভিডিওর আগে মানে সুপারস্টার ট্যান্ট্রামস না হচ্ছে যে কোনো ভিডিও টাইমে আগে পরে সব সময় মানে ভিডিও শুট হ্যাঁ। শুরু হবে সবাই একদম প্রপারলি প্ল্যান্ড আমরা সব স্ক্রিপ্টিং টিপটিং সব ডান শুট করতে যাব ওর বাসায় গেছি বাসায় যাওয়ার এক ঘন্টা আগে বললা যে দোস্ত রেডি হ ওকে হ্যাঁ। বাসায় গিয়ে আমরা সবাই রেডি টেডি ওর বাসায় ঢুকে দেখি ও হাফ প্যান্ট পরে বসে আছে এমন একটা ঘুম থেকে তুলতাম ঘুম থেকে তুলতাম ওকে বাদ দে বাসায় থাকি এরা জুনো হয় নাই do you know what the best part about this story is যে আর এখন সালমান মুক্তদি শুটের জন্য হাফ প্যান্ট পরে থাকে ইটস অ্যামেজিং মানে সার্কেল অফ লাইফটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে Salman now I have a question for you why the short shorts মানে কি তোমার শীত লাগে না তোমার কি শরম করে না মানে ঘটনা কি এক হচ্ছে শীত আসলেও লাগে না আমার শীত কম আচ্ছা অস্ট্রেলিয়া থেকে আসলে লাইক গরম লাগে লাইক একটা আলাদা ওয়েদার <laughs> মানুষ বোঝে না ওরা ভাবে যে মানে গরম ইনার ইনার বিদেশি হ্যাঁ। চলে আসছে আচ্ছা, আচ্ছা কাটতেছে অনেক হ্যাঁ তামিম ভাই আই হ্যাঁ, থিঙ্ক আপনার <laughs> তামিম ভাই মানে তামিম ভাইকে আমার বলতে শরম লাগতেছে আপনারা বলেন যে উনি যাতে বের হয়ে যায় কারণ উনি পুরো ল্যাগ করতেছে হ্যাঁ, করতে করতে উড়ে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমার একটা আমার একটা ছিল লাইক এটা আমি লাইভ দেখছি বলে আমি জিনিসটা বলছি ব্রো এই যখন লাস্ট টাইম রুদ্র স্টেজ উঠছে নিচে থেকে একজন আল্লাহ দোস্ত মে এই রেফারেন্সটা বারবার করছে which is I am I know it's from one of like few of your videos so how does it feel এরকম হঠাৎ করে র্যান্ডমলি যখন ওই ভিডিও রেফারেন্স গুলো মানুষ দেয় ডু রিমেম্বার আমার আমি জানি না আমি জিনিসটা আমরা করছিলাম এটা পুরো র্যান্ডম ছিল এটা I I don't even remember যেটা প্ল্যান ছিল না এনিথিং আই ফিল লাইক যে মোমেন্টে আমাদের কিন্তু স্ক্রিপ্টিং বলতে সবই টিকটকে বলো না খুব স্ক্রিপ্ট করে আসছি এসে বলতে পারতিস না আমি জাস্ট মানে বলতে গেছিলাম about this like will have আমি যে বলে হ্যাঁ হ্যাঁ কি কি কি হ্যাভ টু ওয়েট টিল 24 আর কি আচ্ছা। আরে না না শুনো এখানের অডিয়েন্স ওখানে দেখবে না তুমি প্যারা খায় <laughs> তোমরা তোমরা আমাদের ভিউয়ারের উপর অনেক <laughs> এক্সপেকটেশন রাখছো তাইলে আমরা আসছি কেন <laughs> আমিও জানি না আমাকে আমাকে যখন আমিন বলছে you guys are coming I was shocked as you are man তুমি দেখা যায় না কজন দেখতেছে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ দেখা যায় আমি তো আমাকে পোস্টারও দেয় আমি লিংক দিছি আমি ঢুকে গেছি আমি তো লাইট তো পারবো না আমি হ্যাঁ আচ্ছা সমস্যা নেই তোমরা আই শিওর এনাফ স্টোরিজ আছে কালকে বলার জন্য বাট হ্যাঁ, হ্যাঁ, এটা এটা নিয়ে ওইটা নিয়ে এত প্যারা খায় না মানে how do you feel that's the question মানে তোমাদের আই oh, ডোন্ট মানে আই ডোন্ট আমার আমার প্রথম আমার অ্যাকচুয়ালি এখনো ইটস বিন লাইক ইয়ার্স মানে তিন চার বছরের তো বেশি হয়েছে এই জিনিসটা কিন্তু আমার এখনো খুব ইম্বারেসিং লাগে because that is not my মানে off screen character right so আমার এর জন্য একটু ব্যাপারটা উইয়ার্ড শিওর হ্যাঁ শিওর আসিফ বিন আজাদ লিখছে 10 freaking years one decade of Dhaka guys kudos to the squad আর থ্যাঙ্কস ব্রো থ্যাংক ইউ কেন যদি কমেন্ট করে মনে হচ্ছে একটু জোক একটু গাড়া কেমন যেন আমি এরকম ভাই ব্রাদার্স গুলোকে দেখতেছে একটু খারাপ লাগতেই পারে আমি জাস্ট এটাই বলতে সবাই সবাই আমাদের we can all say one thing যে ইভেন ঢাকা গাইজ এর জন্য রাকিন আর আসিফ এক জায়গায় আসছে সো ইটস আর লাইভটা দেখতেছে guys I am just joking I am just joking sorry no I mean you are not say you are not joking I mean ছেলেটা এমনই আমি ছেলেটা এমনই কেউ যেন কিছু মনে না করে হ্যাঁ প্লিজ হ্যাঁ বাট রুজো ভাই আপনি হ্যাঁ, এটা বলতেছেন না আচ্ছা। এটা এটা বলছিলেন না আপনাকে তো আমি অফ স্ক্রিন দেখছি আচ্ছা। যখন শোতে you are nothing like that মানে ওই একটু আছে না ছেসরা বা লুচ্চা টাইপের যে ক্যারেক্টারটা প্লে মানে আমার মতো না আর কি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে ওইটা সালমান প্লে করার কথা হ্যাঁ, হ্যাঁ। ও ওটা ওটা জাস্ট হয়ে গেছিল আই ডোন্ট নো কেন করছিলাম আর কেন তখন মেবি ইয়াং আমার কপালে গেছে এখন তো ধরো বড় হইছো না আই থিংক আই থিংক আমাদের না সবার কিছু মানে কথা বলার ধরন আছে লাইক জিনিসপত্র করার ধরন আছে আমি হচ্ছে আবার একটু যে নয়েজ চয়েস করতে পছন্দ করি তো আই ফিল লাইক এখান থেকে জিনিসটা আসছে সাউন্ডস ভেরি রং কিরকম নয়েজ শমিক <laughs> করে আগে তো নয়েজটা what the ফাক <laughs> but i হ্যাঁ সো আপনাদের যখন এইসব ভিডিওস বানাইতে আপনি বলছেন স্ক্রিপ্টেড না এটা মানে কি মানে হ্যাঁ। একদম বেসিক আইডিয়াটা থাকতো তারপর র্যান্ড করতেন নাকি হ্যাঁ এরপর আমরা ঘুরে ফিরে হ্যাঁ আমাদের মনে হতো যে প্রবাবলি এটা ফানি ঠিক আছে অর লাইক চিন্তা ভাবনা করতাম কি বলা যে যেমন ফার্স্ট দুইটা ফার্স্ট চারটা ভিডিও মানে ধরো একদম টু থাউজেন্ড টুয়েলভ এর যেই আমরা স্টার্ট করছিলাম ওইগুলা তো wasn't those videos don't even make any sense ঠিক আছে হচ্ছে আর গোল্ড গোল্ড ওই সময় গোল্ড হ্যাঁ ইউ ফর আমরা কিন্তু অনেক মজা করছিলাম আই ফিল লাইক আমার বলবো ওই সময় আই দ্য মোস্ট তখন like zero zero anything right কারো কাছে কিছু তখন নিজের ক্যামেরা ছেড়ে যা ইচ্ছা কিছু ইয়ে করতে পারতাম can with Dhaka guys video restriction বাড়ছে ওয়ে লাইক যেহেতু হাই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। বাড়ছে ডেফিনেটলি রেস্ট্রিকশন একটা ছিল এক্সপেকটেশন তো ছিল আবার ইয়া আই ডিসএগ্রি বলো বলো সালমান আমরা এত এত লেট করে করে ভিডিও বানাইছি বাই দ্য আমরা বছরে একটা করতে করতে 10 বছর তো চলে গেছে তো 10 বছরে from like kids we have you know become grown ups and যখন we are ওই সময়কার like childish behaviour and jokes গুলা এখনো সাথে আবার ইউ নো ইয়ে করে না কানেক্ট করে না বিকজ এখনকার ছেলেমেয়েরা আবার আমাদের তখনকার ছেলেমেয়েদের থেকে অনেক বেশি mature smarter and more you know ওরা জানে বেশি বুঝে বেশি এটা কি তুমি বলতে পারো যে since you calling it childish in way but it was comedy gold nonetheless so হ্যাঁ বাট ইট ওয়াজ ফ্রেশ একদম হ্যাঁ, নতুন আমাদের ওগুলো এতবার রিপিট হয়েছে এতবার যে এখন আর ওটা নতুন মনে হবে না এখন you have seen it so many times in so many places এখন আর ওটা নতুন লাগবে না But I have a question. But don't you think you have been loved because of these lines or these content that তোমাদেরকে যারা দেখে বড় হইছে they would want to see these things again? Yes they do but ওই যে প্র্যাকটিক্যালিটি সাইড থেকে আসলে যে আসে না মানে একই জিনিস কিন্তু ওই টাইম ওই এনার্জি ওই লুক ওই ফিল কোনো কিছু তখন সেম না Sure, চাইলেও ওটা করা পসিবল মানে ইফ আই সে যে শাহরুখ খান এখন কেন ওই লেটস সে কবি খুশি কবি গাম বা ইয়ে করতে মানে ওই ফিলটা পাচ্ছে না পসিবল না ট্রাই করলেও পসিবল না এখন এটা ইটস প্র্যাকটিক্যাল <laughs> মানে আচ্ছা শ্রমিক তুমি কি তোমার ক্যামেরার সামনে রেখে দিস মানে ইজ দ্যাট কাপড় ম্যান না পর্দা লুকায় রাখছে করছিলাম একটু camera oh, to professional to foregrounding also first of all i have no idea what that means but thanks আমরা professionalism বুঝি না আমরা ভিডিওটা স্টার্ট করছি আমি লাঞ্চ খাচ্ছি চিকেন চাবাচ্ছি so i don't think ওই জিনিসটা এখানে কাজ করে now now the second now the now the now the second question before we go into the back bunny nostalgiaতে আবার but আশিক আবার how did the new video come to how did the new video come to fruition মানে এই ভিডিওটা বানানোর কেন ইন্সপিরেশনটা আসছে and এভাবে মানে আনঅর্থোডক্স ওয়েতে রিলিজ করার আইডিয়াটা কেন আসছে টু পার্ট কোয়েশ্চেন সো ভিডিওটা কেন মাথায় আসছে to do it all over again and why in a cinema hall please এটার ক্রেডিটটা ফার্স্টে যাবে আই থিঙ্ক রুদ্রের কাছে ওকে বিকজ আমরা লিটারেলি কেউই জানতামই না কি হচ্ছে রুদ্র জাস্ট তিন দিন আগে ফোন দিছে সকালে আমি নাস্তা বানাচ্ছিলাম ও ফোন দিয়ে খুব নর্মাল যে দোস্ত আই থিঙ্ক আমাদের দশ বছর ইয়ে হচ্ছে আচ্ছা কে বলছে I think so then I check and I saw যে এক্স্যাক্টলি আর তিন দিন পর দশ বছর কমপ্লিট হবে and then mm. i was like now nah, you cannot just you know let it go it's special for us because memories, এত the friendship that are strong করছে কিন্তু the videos. গুলা and এত বছরের ফ্রেন্ডশিপ এত বছরের মানে ইয়ে করা ইউটিউবের journey it became a trend we became you know popular and everything তো মনে হচ্ছে যে দশ বছর এভাবে যাইতে দেওয়া উচিত না মানে একটু টাকা খরচ করে একটা ইভেন্ট করলেও মানে কিছু যায় আসে না because we have made our life you know better with YouTube ওদের জন্য এক্সট্রা করে কিছু করাই যায় এটা কি অনলাইন আর ওইখানে একসাথে রিলিজ হবে না ওখানে কয়েকদিন পর অনলাইন হবে না যারা সিনেপ্লেক্সে থাকবে তারা ফার্স্ট আমাদের সাথে দেখবে তার এক ঘন্টা পর হচ্ছে ইউটিউবে অনলাইনে রিলিজ হবে আর কি আচ্ছা, এক ঘন্টা পর আচ্ছা আমাকে এটা বলেন হ্যাঁ অনেক সেন্টার অফ অ্যাটেনশন কিন্তু সালমান ভাই আপনারই ছিল তাই না সৌমিক ভাই বা সৌভিকদের ওদের কি একটু গায়ে লাগতো না এটা জিনিসটা যে was there ever a jealousy or power সত্যি করে বলে উল্টা ছিল উল্টা বলে এটা আমি বলতে চাই হ্যাঁ, হ্যাঁ। আমার অ্যাটেনশন ছিল just because of the videos হ্যাঁ যে ভিডিওস বানাই মনে করে আমার আমাকে ভিডিও দেখে থেকে নক দিছে সুন্দর মেয়ে হয়তো নক দিছে hey I saw your video hand তো কি মনে হয় যে আমাকে বলছে এন্ড দেসারলি তোমাদের ভিডিওতে ওই যে ওই শার্ট পর একটা ছেলে আছে না ওর নাম্বারটা দেওয়া যাবে এন্ড দেন হয়তো সৌমিকের নাম্বার যাচ্ছে না তার জন্য রুদ্রের নাম্বার যাচ্ছে দেখতো হ্যাঁ। আমার ভিডিও বাট চাইতো ওদের নাম্বার হ্যাঁ, তো আপনাকেই তাই না আমি এটা বলতেছি ব্র্যান্ডে চেহারা নিত না ব্র্যান্ডে আইডিয়া নিত তখন ওদের চেহারা ওদের এখন ওকে সুন্দর লাগে <laughs> হ্যাঁ, আমি is a good looking man মানে আরো আরো আপনাদের সাথে থাকতো তো ওখানে ও আরো বেশি হাইলাইটেড হইতো পাশে থাকলে কি আরো সুন্দর লাগে আই অলওয়েজ ফেল যে সৌমিক ভাই ইচ্ছা করে সৌভিকের পাশে দাঁড়াইতো টু লুক ব্যাক এইটাই বলতেছি এইটাই বলতেছি মনে হ্যাঁ। হওয়ার সময় বসে তোর লুকস গুলো আমাকে দিয়ে দে আমি তোকে বের হয়ে দিচ্ছি না Souvik Souvik so where is Souvik why isn't he joining us I I think he is on he on office এখনো আসে আই থিংক অফিসে বের রাখাচ্ছে আচ্ছা। আর রুদ্র রুদ্র অ্যাকচুয়ালি আমার থেকে বেশি ব্র্যান্ড ডিলস পায় তো ওকে আমি আমরা মানে মিনিমাম হলে কত শ্রমিক বলতে হবে যে মিনিমাম দুই তিন বছর পুশ করছি দোস্ত ও গেমিং ভিডিওস এন্ড হিউমার এত ডিফারেন্ট ওর হিউমার ও একাই পারবে আমরা কখনো এটা পারবো না he is good at gaming as well he knows more about gaming okay বলছি যে মার্কেট hmm. খালি আছে দোষ ঢুক হি উড নট তাহলে কি আজকে আমরা কি রুদ্রকে কি আজকে আমাদের বাংলাদেশের পিউডিফাই হিসেবে দেখতে পারতাম আরামসে পারতাম market gaming market was empty এটা কোন সালের কথা বলতেছো মানে উইথ বছর আগেও বলতেছি মানে কি ওরকম এখনো যারা গেমার্স আছে even if they have subscribers You don't know their names you do not know their faces so ভাই, নাই তখন এখনো। স্টার্ট করতে এতদিন হি কুড হ্যাভ অ্যাকচুয়ালি কেউ মেড এ নেই, হিউজ কেউ নেই। অ্যামাউন্ট অফ মানে ফলোইং গেমার্স না ওই গেমিং জোনের মধ্যে ফেমাস বাট ধরো with this sense of humour this could have been more like a public thing Right. ভাই, কি মনে হয়? করেন না কেন আসলে? ইভেন আই এম গেমার না বাট আই হ্যাঁ? ক্যান কানেক্ট উইথ PewDiePie করেন না কেন they're আসলে talking হুদাই about কি you do you have a দরকার response আমার একটু শুইতে জায়গাতে ভালো লাগে এই যে- Exactly, এটাই। যে পুরো আনন্দ হ্যাঁ পুরো ওরে জায়গা কোনো প্যারা নাই জাস্ট একটা ক্যামেরা অন করে রাখি সেটাই আর কিচ্ছু করা লাগে ওটাও করবে না এখন আমাকে I I have a question for because you guys said you guys have different sense of humour and you guys have a different way of মানে seeing something right so how did dhaka guys end up making a content with so many people with so many different sense of humors how did you guys end up making the video মানে আমি আমি বলি guys so very good because মানে Dhaka guys it's not like যে lot of people came together it's like we are always together so we are friends for like seventeen eighteen years now so আমরা একদম ছোটবেলা থেকে সবাই সবার খুব ক্লোজ ফ্রেন্ডস ছিলাম so all of a sudden হঠাৎ করেই সালমান এরকম ধাপ ধুপ ভিডিও এডিট করা শিখলো তারপর তখন মনে হয় রুদ্র একটা হ্যান্ডিক্যাম ছিল সো hmm. ওখান থেকে মানে everyone came together it was just like passing time it's not like যে আমরা ভিডিও বানানোর জন্য ভিডিও বানাই আমাদের একটা ফ্রেন্ডের চাকরি রেতে গেছিল <laughs> হ্যাঁ, এখন বললে অ্যাকচুয়ালি চলে যাবে এখন এখন নাম বললে ওর চাকরি চলে যেতে পারে সো হ্যাঁ, নামটাও না হ্যাঁ, বলি one of her friends whose name is Siam, যাই হোক কোন সিয়াম এটা বলে না বাট সিয়াম মানে যাই হোক সো <laughs> ওর হচ্ছে ওর পার্টটা বাদ দিলাম বাট তাছাড়া হচ্ছে all the skits that we use to do যতগুলো আপনারা দেখছেন এখন পর্যন্ত যা যা ভিডিও আমাদের আছে everything is true story because যা যা হয়েছে everything happened in our lives it's not like tattoo স্টোরিটা true any story you see is most of 90% of the stories are true because সবকিছু আমাদের আরেকটা কোশ্চেন কর ওটা 80% হয়ে যাবে কোনটা কোনটা আরেকটা কোয়েশ্চেন করুক ওটাই এখন 90 থেকে 80 ট্যাটুটা ট্রু বলতে হুবাহু ট্রু না মানে একটা ট্রু ইভেন্ট থেকে ওই সিনগুলো ইন্সপায়ার্ড হয় আর কি মানে you guys have seen people experience it আমার ফেভারিট হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। আছে হচ্ছে when they are trying to say কার বউটা বেটার নাকি হাজবেন্ডটা better and then Salman Muktadir goes on a rant It's one of the funniest. Yeah, হলুদের oh হলুদের video man what a great video. হাসতে হাসতে মারা গেছি because everyone because Shovik can act like a go better really well and he's like Shovik's like Salman and he's like আরে রাখ বেটা এই তুমি কি জানো পাও brilliant মানে I you know ওই ভিডিওটা যে দুইবার শুট করা দুইবার মানে দ্য ফার্স্ট ডেতে আমরা অ্যাকচুয়াল একটা গায়ে হলুদে গিয়ে শুট করছি and it was a terrible experience we had to come back at 10 we all depressed as hell যে ভিডিওটা হচ্ছেই না পরের দিন সকালে ডিসাইড করছি রাত্রিবেলা শীতকাল ছিল তামিমের বাসার হ্যাঁ। ছাদে উই হায়ার দিস ডেকোরেটর পুরো ছাদের মধ্যে হলুদের সেটআপ বানায় ওই ঠান্ডার হ্যাঁ। মধ্যে উই শর্ট দ্যাট ভিডিও ওই দিন মনে সবার খবর কেন ভালো লাগে না why didn't you like it মানে মন মতো করতে পারো না আর কোনো প্রবলেম ছিল বিকজ ওই ওই জোনটা তো আমাদের হাতে অ্যাকচুয়াল গায়ে হলুদ ছিল মানুষ হ্যাঁ, ছিল নয়েজ অ্যাকচুয়াল গায়ে হলুদ মানুষজন ছিল আমাদের সো কষ্ট হ্যাঁ। বেশি হয়েছে বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট ভিডিওটা আমাদের one of the most popular video কোনো ভিডিও আছে যেটা ধরো শুট করছো বাট আপলোড করে নাই বলে না থাক ফাক হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে একটা ছিল আরেকটা oh, আমরা আরেকটা কামব্যাক পুরা এই Dhaka guys brown fish Bangladesh ইউটিউবের হিস্ট্রিতে এটা কারো পক্ষে সম্ভব না যেটা হয়েছে এই ভিডিও এক বছর ধরে প্ল্যানিং চলছে এই মান্থ করবো নেক্সট <laughs> মান্থ করবো নেক্সট উইক করবো ইয়ে পাই না ইট ওয়াজ অ্যাবাউট স্পোর্টস মাঠ পাই না ইয়ে থাকে না একজন চাকরি হয়ে যায় ইয়ে হয়ে যায় অফিস থাকে একজন অসুস্থ হয়ে যায় করতে করতে এক বছর পিছাইছে finally we shot the video একদিন ইয়ে করছি হয় নাই গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে রাস্তা ভাঙে দিছে যাইতে পারতেছি না গিয়েছি গিয়ে শুনি মাঠ বুকিং হয় নাই এম করতে তো লাস্টে ফাঁক দিয়ে শিট শুট অর্ধেক করে চলে আসি করুন না video the new video is going to give you the আগের ফিল পুরো মানে আগের nostalgic vibe classic video যেটা classic vibe টা you're gonna get the classic vibe plus with the কি বলে flavor of recent times right wow বাহ আচ্ছা এরকম grown up হুম এখানে বারবার অনেকে জিজ্ঞেস করতেছে না যে আগের ভিডিও গুলাকে এখন যদি বানাইতেন তাহলে কি হইতো নাকি ক্রিঞ্জ হইতো না আই থিঙ্ক মানে ঢাকা গাইজ এর সাথে সাথে অডিয়েন্সও তো গ্রো করছে না সো ধরেন আপনাদের ফার্স্ট জোকে যেটাতে হাসতাম ওটা এখন করলে হাসবো না সো আই ডোন্ট থিং এটা সেম এটা নস্টালজিয়ার জন্য এখন পুরান ভিডিও দেখে ভালো লাগে but is the jokes have change but energy is the same এই ভিডিও এনার্জি জোকস গুলো চেঞ্জ হচ্ছে energy same right so now my question is যে এই ভিডিওটা is this like an is this like a thank you to the people who have followed you for all this time or is this you showing that this is a new flavor we're bringing and we might give you more videos in the future এই ভিডিওটা একটা স্পেশাল পার্ট যেটা আমি বলবো যে অন্যান্য ভিডিওতে we always you know sometimes যেটা আমি সিন বানায় রাখি দেন আমরা মিট আপ করি দেন সবাই মিলে ডিসকাস করে সিনস হয় and I use to put a lot of time and effort আগের ভিডিওগুলোতে এডিট করতাম সারা রাত জেগে থাকতাম সব শুট টুট প্ল্যান করতাম this time something amazing happen যেটা আমার একদম এক্সপেকটেশনের বাইরে ছিল and I was shocked and happy Rudra Soumik Souvik Tamim everybody each and every person সবার টাইম বের করে অফিস শেষ পাশে এসে এই ভিডিও প্রত্যেকটা সিন লিটারালি ওরা আমি কিছু করি না আমি জাস্ট বসেছি আমি শুনছি like everything was designed could it be like যে এই ভিডিওটা থ্রু দিয়ে you guys got closer in a way that's what I am saying যে এইটা থ্যাংক ইউ ভিডিওর থেকে বেশি I think it was rejoicing this the friendship এরিয়াটা রাইট মানে আমাদের এখানে I want to add one point মানে আমাদের হয়তো মাঝে একটা টাইমে কি এরকম চিন্তা করতাম আমরা যে we are making the video for the people যখন আমরা একটু বড় হয়ে গেছি বাট অলওয়েজই আমাদের ভিডিওগুলো ওয়াজ মোর লাইক যে আমরা এনজয় করছি নাকি আমরা যেগুলো এনজয় করতাম ওগুলাই সিনে যাবে সো ওই জায়গা থেকে দেখা যেত যে খুব মানে ভিডিওগুলো আলটিমেটলি যেহেতু আমরা এনজয় করছি আমাদের ভিউরাও এনজয় করতো সো এই ভিডিওটা ইজ সামথিং দ্যাট যেটা আমরা শুট করার সময় we laughed all day long so I think I think that will reflect on the audience to ভাই ইউজুয়ালি কিন্তু ওইটা ওয়ার্কআউট করে না যেগুলা আমরা এক্সপেক্টেশন থাকে bro I tell you something এটা I can we can relate three we can can relate of a maximum level because I still remember because i still যখন আমরা ওই রেস্টুরেন্ট ভিডিওটা মানে উই ওয়ার স্ক্রিপ্টিং রাতের কত দেড়টা দুইটা বাজে আমরা যে তিরিশ মিনিট একটা খুব বুলশিট জিনিস কে যেন বলছে তিরিশ মিনিট টানা খালি হাসছি for no reason it has no joke কিন্তু আমরা হাসছি এরকম <laughs> হ্যাঁ বাট আই থিঙ্ক এখন এখনের মানে ওই ফিলটা ছিল because you guys are genuine friends right so মনে হচ্ছিল হ্যাঁ। যে আরে আমাদের ফ্রেন্ড গ্রুপেও এটা হয় আর রিসেন্টলি কিন্তু পুরান ভিডিওগুলো নিয়ে হ্যাঁ, আবার আপলোড করতেছে হ্যাঁ অ্যাবসলিউটলি অল মাই ফ্রেন্ডস আর মিউজিক মিউজিক দিচ্ছে এবার আমরা ফিল আছে এবার আমরা সিলভার প্লেটে কিছু জিনিসপত্র দিয়ে দিব ওদেরকে আসলে হ্যাঁ ওদেরকে কাটাও লাগবে না জাস্ট ক্লিপগুলো জাস্ট ক্রপ করে দিয়ে দিব আর কি যে যেমন চাই যেরকম Eh, I uh, think Amar, one thing that I really like about what I'm sensing from you guys is that I think more than the video, you guys are happy about the fact that you guys did something together after a long time. Mm. Yeah, I mean, definitely. It irrespective irrespective of how the video turns outcome. out, you guys are just super excited যে তোমরা একসঙ্গে কাজটা আবার করছো would i be yeah. correct to say আমাদের একসাথে অনেক কম হয় because everybody is busy in different different sectors and finally yeah. এই ভিডিওর দুইটা দিন was like the best two days in মানে for মানে in last few years মনে হয় তোমরা শুট করছো টোটাল কয়দিন শুট করছি দেড় দিন একদিন হচ্ছে দুপুর থেকে পরের দিন বিকাল পর্যন্ত দুপুর থেকে বিকাল মানে you guys had to like take off or something দেখতে না পারলে আচ্ছা এরকম হয় আসলে যখন আসলে ছিল ক্রিয়েটিভ ডিফারেন্স কি কখনো হ্যাঁ, মানে আপনারা কিন্তু অনেক ডিফারেন্ট অ্যাজ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভ সময় হয় আমি জাস্ট একটু ছোট অ্যাড করি এখানে হচ্ছে যে ক্রিয়েটিভ ডিফারেন্স কয়েক রকমের হয় এখানে হচ্ছে ধরো সৌভিক আর সালমান বেস্ট ফ্রেন্ড হ্যাঁ মানে বেস্ট ফ্রেন্ড বলতে ক্লোজেস্ট ফ্রেন্ড আর কি তো সৌভিকের কোনো সিন হয়তো আমাদের ভালো লাগতেছে না তো ওইটা মানে সবাই বেস্ট ফ্রেন্ড সাথে হচ্ছে সালমানের কেমিস্ট্রি ক্লোজেস্ট দেখা যায় যে সৌভিক এর কোনো একটা আইডিয়া আমাদের ভালো লাগছে না ওটা আমরা মুখের উপর বলতে পারছি না ওটা হচ্ছে সালমান এদে বলি এটা বল এটা হয় না এটা পরে ফোন দিচ্ছি একটা পডকাস্ট <laughs> তাও আবার রুদ্র হচ্ছে আমাদের মধ্যে একটু বেশি মানে ওর হিউম্যান লেভেলটা একটু অন্য লেভেল তো দেখা যায় আমার কি বলে সৌভিকের আর সালমানের একটা সিন ভালো লাগছে এটা হয় এটা তো ওই জায়গা হচ্ছে আমরা গিয়ে তখন ওটার আবার আমরা তিনজন মিলে ব্যালেন্স করি হ্যাঁ দোস্ত হ্যাঁ এটা হয় নাই তুই এই সিনে থাকিস না আমরা করতেছি <laughs> এটা অ্যাকচুয়ালি <laughs> হইছে এটা অ্যাকচুয়ালি হয় বাট <coughs> হ্যাঁ, এরকম আমি একটা কোন ইন্টারভিউ না কিছু একটা দেখছিলাম সৌভিক ভাই হ্যাঁ সৌভিক ভাই একটু গায়ে নিছিল বিকজ সালমান বা কেউ একজন was getting a lot of footage এরকম কি হয়েছে আসলে যে মানে একটু অ্যাটেনশন কম বা ধরেন একটা ভিডিওতে মানে গান ফ্রেন্ডস এর শুরুটা নাকি এই জন্য হয়েছিল because he they weren't getting enough attention is this true নাকি <laughs> একটু গেঞ্জাম লাগাইতে চেষ্টা করতেছি হ্যাঁ, গেঞ্জাম তো লাগবে না মানে বিং মানে ধরো মেকিং ইউ আর তো অনেক রুমার্স আমরা শুনতাম যে আরে ওরে ভিডিওতে দেয় না গ্যাঞ্জাম লাগছে তাই ইতে এটা বলছে তাই ডাউনে ভিডিওতে নেয় না এগুলো কি কখনো তুমি কোনো রুমার শুনে ইউ গট লাইক আল্লাহ আমরা তো জানতাম না এটা হইছে হ্যাঁ হ্যাঁ এগুলো তো গ্যাঞ্জাম নেভার বিটুইন ইউ আমাদের মধ্যে মানে যেটা মেইন নাম বলা যাবে না কিছু মানুষের বাট প্রবলেম যেটা হয়তো যে এরকম বাইরে থেকে ক্লোজ মানুষ লাগানোর চেষ্টা করতো হ্যাঁ, হ্যাঁ। মানে কিছু আমাদের সাথে কাজ করতো হ্যাঁ কে ওরা ওরা অনেক ভালো না ওরা ভালো আমি র্যান্ডমলি নাম বলতেছি হ্যাঁ। এটা ভালো বলো সালমান হাসতেছে কেন বুঝলাম না কেন হ্যাঁ। হাসতেছে ওয়াই ইউ লাফিং ম্যান বিকজ আমি স্টোরি কিছু বলতে বলছি যারা আমাদের সাথে ক্লোজ ছিল আমাদের সাথে মানে ফ্রেন্ডশিপ রাখতো আবার অন্য অন্য মানুষদের কাছে ইয়ে আমাদের নামে বদনাম জাকিলাভ ও তো তোর নামে এটা বলছে ও তো তোর নামে এটা বলতো <laughs> এগুলো অনেক হতো যেগুলো আমরা কখনো রাফসান ভাই হ্যাঁ।, হ্যাঁ রাফসান কোন রাফসান যেগুলোতে প্রবলেম হবে না বাট মানুষ মনে করবে হবে আচ্ছা। না বাট আমাকে okay so this are some of the rumours you guys heard now the question I really want to ask you is that মানে আপনাদের কি কখনো এমন সিচুয়েশন হয়েছে যে sometimes the rumours actually affected say during video making যে সাপোজ আপনারা একটা ভিডিও বানাতে যাচ্ছেন and then the day before you guys heard something that really affected you guys এরকম কি কখনো হয়েছে নাকি you guys were so close you just like আরে দুরু বাল এগুলো কোনো হ্যাঁ হ্যাঁ লাইক আমাদের যেরকম বলে আমরা ধরো আমরা ভিডিওস বানাচ্ছি দশ বছর ধরে রাইট বাট আমরা কিন্তু ফ্রেন্ডস আরো বেশি না লাইক পনেরো আঠারো বছর ধরে we have been friends and like good friends তো বড় হয়েছে একসাথে আর যত রকমের রুমার হোক না কেন যত রকম যাই হোক না কেন তারপর হচ্ছে আমরা যদি কিছু একটা গায়ে লাগে অথবা কিছু যদি মাথায় লাগে সে যদি বলি যে এটা হয়েছে নাকি স্কোর্স কিছু হয়েছে বলে পরে we just clarify things and you know we just move on এত কিছু লাগে না আর কি আমাদের এই জিনিসপত্র আমাকে এটা বলেন देयर वाज আ ভেরি মানে একটা একটা পিরিয়ড ছিল যখন অনেক ডার্ক টাইমস গেছিল রাইট অনেক রোস্টিং কালচার ছিল রাইট আমি নাম মেনশন করতেছি না উদয় গার্বেজ কালচার হ্যাঁ গার্বেজ কালচার ইয়া ইয়া ওই ওই ফেজটা বলেন because I am sure I really want to know how did you guys deal with that হ্যাঁ আর আমার তখন এত জিদ উঠতো আর মানে এটা কি পেইন লাগতো না যে প্রপার রোস্ট করলে তারপর আমি হাসতাম personally annoying. Shomik, has left the scene. Shomik has left the scene as usual. He wants to play it safe. Nah, Salman bhai is op- মানে very vocal about this. So এখন আমাকে বলেন how do you deal with it? সালমানেরটা আমি বলি ঠিক আছে ধর সবাই আমার ফ্রেন্ডদের সবাইকে নিয়ে করতেছে আমি একটু লোকই থাকি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে তো আমি দেখতেছি আমি প্রতিদিন দেখতেছি একটা করে বুলশিট বেরোচ্ছে আমি আমার মেজাজটা খারাপ হইতো কেন যে একটা লোক যার কোনো ট্যালেন্ট নাই ঠিক আছে তার <laughs> তার তার মানে একমাত্র সোর্স হচ্ছে কি বলে এত ভালো ভালো মিউজিক বানায় ও what the hell are you saying এটা হলো কথা মানে ওর ওর যদি নিজের কোনো কন্টেন্ট থেকে ঠিক আছে ওর নিজেকে স্ট্যাবলিশ করে then you go on to roast other people তাহলে আমি মানি ঠিক আছে তাহলে বুঝবো যে you have some credibility the fact that মানুষের যোগ্যতাই হচ্ছে অন্য মানুষের অ্যাচিভমেন্ট নিয়ে ঠিক আছে অন্য মানুষের কন্টেন্ট নিয়ে ওটাকে উপর লিচ করে এটা তো very easy it's like cheap thrill right এটা তো খুব ভেরি ইজি গালিতে হলে you need to have that কো ইন্টেলিজেন্স লাগে বাট দেন আগে এলোটা বেসিক ইন্টেলিজেন্স তো ছিল না যেটা মানুষকে প্রপারলি রোজ করতে পারবে না আমার সবচেয়ে বড় ইস্যুটা ছিল ও করতেছে করতেছে ঠিক আছে তোমার ভাই তোমার কন্টেন্ট তো মানে সালমানের ওর সমস্যা ওর মানে বুঝলাম ওইটাকে রোস্টিং বলতেছে আমার কথা হচ্ছে এইটাই হলো কথা বিং এ কমেডিয়ান ইট বদার্স আস যে রোস্টিং তো না এটা তোমরা বাংলাদেশি মানুষকে রোস্টিং মানে ভুল শেখাচ্ছ That's not hmm. how it works. mm. Salman, what definitely. do you have to say about this? It's like আমার এটাও স্যাড করে না যে ইটস নট রোস্টিং রোস্টিং বলতেছে এটাও স্যাড করে না যে they are they have single handedly you know made this negative হ্যাঁ নেগেটিভ জিনিস roasting is suppose to be fun right like um years it's culture it's an abusive culture যেটা ইনজেক্ট করা হয়েছে ওটাও প্রবলেম হ্যাঁ, আমার হ্যাঁ। একটাই আমার একটা দিয়ে খুব খারাপ লাগে একবারই লাইফে এই সৌভাগ্য হয়েছিল ফেস করার ফেস টু ফেস ওই শান্তিটা ওই যে মেন্টাল ইমোশনাল ইন্টারনাল অর্গাজমটা to see somebody you know তোতলাচ্ছে পারতেছে না লজিক দিয়ে আর ট্যালেন্ট নাই আচ্ছা ব্যাক নাই জাস্ট এম্বারাসমেন্ট ওইটার কোনোদিন ফেস করতে পারি নাই দেড় বছর আগে ফাইনালি একটু ফেস করতে পারতাম একটা চান্স আসছিল যখন সব রোস্টাররা একত্রিত হয়ে রিয়েলাইজ করছে যে রোস্টিং খারাপ it took them time grown ups took them time to realise roasting is bad it's not roasting it's abusing and it's bad তো সবাই চিন্তা I felt it was cyber bullying that's just my opinion it felt like cyber bullying to that is you are right it was but how do you cyber bullying তো তারপরে ধরো it's more like one on one thing hmm but uh, interesting জিনিস হচ্ছে আমরা মানে অ্যাজ কমেডিয়ান্স ইভেন আমি সৌমিক ভাই লাইভে যখন আসছে সালমান যখন আসছে রুদ্র ভাইও আমরা কিন্তু পচাইছি right but in a very healthy মানে আপনারাও হ্যাঁ, এনজয় করছিলেন মানে because we weren't talking about anything personal that doesn't concern you বুঝছো মানে, হ্যাঁ, মানে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে মানে it was very I don't give a shit I know you as আমি the main the main keyword is that Salman talks you shut the fuck up when <laughs> হ্যাঁ। হ্যাঁ, Salman কথা বলো সরি আমার এখানে ল্যাগ করে সরি মাই ব্যাড হ্যাঁ বল বল কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ আরে না সালমান কথা বলো জাস্ট জোকিং তুমি কথা বলো ওকে না না আমি বললাম যে I I I know you guys because I love your comedy and I started you know following you guys so আজকে তুমি তোমার পার্সোনাল লাইফে কি করছো that's a completely separate thing it's your personal thing stand up comedy তোমার কাজের সাথে তোমার আইডেন্টিটির সাথে কিন্তু that does not you know have any connection I do not I am not a police I am not a preach I am not god I am nothing but just a human I don't get to tell you তুমি কি ভুল করছো নাকি আমি তোমাকে ল বা ইয়ে এনফোর্স করার কে আচ্ছা ভাই একটা লোক যে মরেছিল একশো বছর ধরে তাহলে তুই কন্টেন্ট দিচ্ছে এখন ঠিক আছে <laughs> কালকে দেখবি video I want to disagree on one thing Salman said is not a god but I personally believe তুমি মার্কেটে সেক্স গড হয়ে আসো বাট শৌমিক ভাই আপনি বলে শেষ করেন will move to the next topic to next topic yeah right okay about roasting phase তো রোস্টিং ফেজটা মানে আমার জন্য ইট ওয়াজ জাস্ট কি বলবো it was disgusting it was basically খুব ডিসগাস্টিং ছিল বিকজ এইটার আগে there was lot of YouTubers আমাদের কমিউনিটি ওয়াজ স্ট্রং মানে calling it actually exactly please হ্যাঁ cyber bullying whatever it is thinking some garbage garbage এটার আগে আমাদের কমিউনিটিটা the whole viewer community plus the whole maker community was very strong and very healthy and কোনো নেগেটিভিটি ছিল না সো এই hmm. এখন আমরা যত নেগেটিভিটি দেখি that started from that point and আমার জন্য ইট ওয়াজ মানে পার্সোনালি অন আ মানে বিগ নোট এটা খুব বাজে ছিল বিকজ মানে it started affecting my family so আমার কিন্তু এটা এটা হলো মেইন জিনিসটা seriously I was in media that time so আমি মানে কিন্তু অন বেশ পাবলিক ছিলাম ওই টাইমে শ্রমিক to mind me asking affecting in what way মানে আমি খুব কিউরিয়াস আমি এটা বুঝতেছি মানে ফ্যামিলি কিন্তু কিভাবে get into the details because অনেক অনেক বাজে জিনিসপত্র আছে এমন হয়েছে যে রাস্তায় কিছু মানুষজন কিছু ছোট ছোট ছেলে পেলে যারা স্কুল কলেজে পড়ে they are coming up to me আমি তখন একটা মানে ইউনিভার্সিটি পাস করা একটা ছেলে আমি বয়স কিন্তু কম না জি they are coming up to attack me so I never fell that kind of thing right so মানে why was that necessary I don't know so ওই জিনিসটা এর কি এটার পর থেকে কিন্তু আমি আমার আমি চাকরি জীবনে ঢুকে গেলাম আমার যে অনেক বড় ব্রেক পড়ে গেল আমি যে পাবলিক ফিগার থেকে অনেকটা কম মানে সরে আসছিলাম that was the reason because I felt it was not worth it মানে why would I put my family in danger why would my hmm. uh, would I put my self in danger in the way of harm harm? That was just not worth it. ওই টাইমটা was pretty disgusting. Hey, this is this is very মানে আমি আর আশিক ভাই এটা অনেক ডিসকাস করি যে আমাদেরকে কিছু বললে বা করলে গায়ে লাগে না বাট যখন আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমি লাগে এসে এটা হ্যাঁ। একটা করে তখন তখন একটু তখন একটু মানে মনে হয় যেন আচ্ছা ইটস নট ওয়ার্থ ইট মানে ওই ওই ফাইটটাই ওয়ার্থ ইট না definitely definitely one thing one thing এই এই গার্বেজ কালচারটা একটা ওয়ার্স্ট পার্ট হচ্ছে কি এটা নট অনলি যে থাকে না যেটা সাইবার বুলিং বলা cyber bullying is more like আমি ওকে বুলি করতেছি দ্যাটস ইট গট ইট এই কালচারটা সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হচ্ছে কি এটা না মানুষকে ইন্সপায়ার করে exactly exactly it validates their misbehaviour মানে মানে যে মিস সাথে খারাপ ব্যবহার করা যে নরমাল এটা ওরা যে ভ্যালিডেট করে বলা যে এটা funny but yeah sorry sorry আচ্ছা আমরা আমরা আমরা স্যাড হয়ে যাচ্ছি সবাই আবার <laughs> আসলে স্যাড হয়ে হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ লেটস গেট ব্যাক টু মাথায় আসছে রিজন why আমাদের shows and everything we get all applauses and cheers people go crazy and why they have to put fake audio যেখানে fake cheers and হাততালি অ্যাড করতে হয় ইভেন্টে তো Hmm. But uh, one thing I have always noticed about you guys is that, money, irrespective of how you guys ended up where you guys did, by you guys, money, Amra, Ami, Ami, Nishwak, we keep roasting each other because that's what we do as comedians, right? You, Toma, the unity It's just amazing. I've never seen you guys steer away from, like, say, মানে কোনো কন্ট্রাডিকশন নাই it's very it's just flowing and it's been like this for like a long time how has this continuously manifested into something positive every time you guys get together i really want to know this and i think this will be helpful for a lot of people that have friends and that are very friend money reliant turkey so please tell us this এটা এটা আমি বলতে চাই প্লিজ আমার আমি একদম শুরু থেকে ছিল যে প্রত্যেকটা জিনিসের একটা রুট থাকে একটা জায়গা থেকে স্টার্ট হয় ফ্রেন্ডশিপ ফ্রেন্ড সার্কেলস অনেক আছে সো এখন আমি let's say we have so many friends যারা who would call us to drink you know smoke up and what what's ever এরকম অনেক friends everybody would like to enjoy with you এরকম সব ফ্রেন্ডই তোমার সাথে এনজয় করতে যাবে very few amount of people will be there for you at your worst আমি ছোট করে যদি বলি দেয়ার ওয়াজ এ টাইম যখন আমাকে হয়তো কেউ মারতে আসতেছে গ্যাঞ্জাম হচ্ছে আমার গ্যাঞ্জাম ওদের কোনো রিলেশনই নেই সৌমিক সৌভিক আমার গ্যাঞ্জামে আমার আগে দৌড় দিয়ে চলে গেছে So hmm. when you know you have friends like that who would put themselves ahead of you যখন in terms of bad times যেখানে দে নো যে ওদের এখানে কোনো কানেকশন নাই hmm. ওকেও যখন কেউ রোস্ট করতেছে বা ওকে যখন কেউ অ্যাবিউজ করতেছে I would be the first one to protect him যে না ওকে যদি কেউ রং বলে I would the first one to defend him similarly রুদ্রের সাথে স্কুল লাইফে কলেজ লাইফে we had big fights random fights আবার Rudra was the first one to say sorry and apologize so Rudra কাছ থেকেও I got to understand how to be apologetic and it's fine when somebody apologizes তুমি ছোট হয়ে যাচ্ছ না so this is how আমাদের each and everyone has individual you know good things that we all started receiving আর লাস্টের দিকে সবচেয়ে বেশি কমন যে ট্রেডটা we literally do not care about আমাদের সার্কেলের বাইরে কে কোন লাইফ লিড করতেছে কার পার্সোনালি কি হচ্ছে we never talk about people's life right we talk about ideas and we share memories that's all we do and that's why বলেন ভাই তাহলে মজা কেমনে বিচিং করেন না বসে একসাথে আরে <laughs> বিচিং <laughs> করি তো তোমাদের সাথে করছি দ্যাটস বিচিং মানে আসলে সামনে সামনে এটা বেস্ট ছিল <coughs> আমাদের আমাদের আমাদের এই এটা একটা ভালো পয়েন্ট বিচিং সো যেটা হয় মানুষের ফ্রেন্ডদের মধ্যে বিচিং করে যখন the friendship is weak you know they're not they're not real friends because তুমি ওর পিছে যেটা বলার সাহস পাচ্ছ তুমি এটা আরেকটা ফ্রেন্ডকে বলার সাহস কিভাবে পাও সো আমাদের যেটা মানে আমাদের যেটা strongest point I think is আমরা কিন্তু আমাদের নিজেদেরকে খারাপ কথাগুলো মুখের উপর বলতে পারি মানে সালমানের কোনো কিছু একটা খারাপ লাগতেছে আমার কাছে যে ওর এই জিনিসটা করা উচিত না এটা কিন্তু আমার বলতে খুব দ্বিধা লাগে না যে হ্যাঁ, এটা বললো কি মনে করবো আমি কিন্তু মুখের উপর বলতে হ্যাঁ, পারি একটা জিনিস আমার ভালো লাগতেছে না এটা আমি রুদ্রকে মুখের উপর বলতে পারি যে দোস্ত এই জিনিসটা করিস না এটা কিন্তু তোর সাথে যায় না বা এটা অনেকদিন ধরে করছে এটা ভালো হচ্ছে না সো এটা এই জিনিসটা যখন ফ্রেন্ড রিয়েল ফ্রেন্ডরা করতে পারে ফেক ফ্রেন্ডরা এটাকে বিচিং করে করে করে আর কি তখনই গ্যাঞ্জাম লাগে বুঝছি বুঝছি ফ্যার ফ্যার আমাকে এটা বলেন আমার মনে হয় যেন আপনারা যখনই টাকা কামানোর সময়টা আসছিল লাইক মানে ক্রেজি টাকা বানানো যাবে কন্টেন্টে মানুষ টাকা ঢালছে তখনই কিন্তু you guys took a back seat মনে হয় না এটা no we took a back seat before টাকা কেম ইন হ্যাঁ। <laughs> আমাদের টাইমে টাকা now I will tell you যে আমি একটা ব্র্যান্ডের নাম নিব না একটা ব্র্যান্ড আমাদেরকে বলছিল তিনটা ওবিসি বানায় দিতে হ্যাঁ আমি জানি এটা বলছেন হ্যাঁ তিনটা ওবিসি টোটাল বাজেট ছিল দশ হাজার টাকা তিনটা And, and how far now because mention করছেন about because আপনারা এখন 10000 মানে আমার কথা হচ্ছে এখন এখন অনেকে আছে পাঁচটা ওবিসি করবে 10000 টাকা উই নো এক্স্যাক্টলি না এখন আমার কোশ্চেন কি হচ্ছে জানেন মানে ওই সময়ের থেকে এখনে how much market power or you can demand how much you ask for the because you guys have been doing it for 10 years so from which year did the change started to come where you guys got to call the shots and call the price and call the creative ideas like you guys had the final call <clears throat> uh, so amar amar ekhane point would be je amra ashole uh, more than calling the shots, uh, we actually tried to help the community in, in a sense. আমি কিন্তু এজেন্সিতে চলে গেছি হ্যাঁ I was in agency from two thousand sixteen so তখন থেকে I tried pushing YouTubers content creators as much as possible same as Salman সালমানও কিন্তু কমিউনিটিটাকে একসাথে করার চেষ্টা করছে অনেকবার বা বোঝানোর চেষ্টা করছে this is how a content creator should live a life অথবা this is how he should do a brand negotiation So that's how we try to মানে হেল্প বিল্ড দ্য বাট আপনাদেরকে নিয়ে কিন্তু content বলছে আপনারা সিন্ডিকেট করছেন এটা কাহিনীটা Exactly. বলেন That's what I Yeah. wanted to go. এটা to. এটা- এটার আর এটা আই থিংক সালমান ভাই বেটার বলতে পারবে What is this whole syndicate thing that we keep hearing about you? Because I feel like Rudra Uh, ভাই doesn't give a that syndicate thing <laughs> actually is insecurity. When you fail, you try to find out flaws. You know, when you complain, you know that there's something wrong with you. there will always be barriers there will always be situations যেখানে it's not in your favor আর তখন যদি তুমি বলতে থাকো না এটা তো আমার ফেভারে না এখানে বাতাস বেশি ওখানে অমুক বাঁকা ক্যামেরা নাই হ্যান নাই এরকম লবিং হচ্ছে এগুলো বলা ইজি কেন তুমি নিজেকে সান্ত্বনা দিতে পারো যে দিস ইজ ওয়াই আমি পারতেছি না ডু ইউ থিঙ্ক এত বড় একটা ইয়ের মধ্যে একটা সিন্ডিকেট বানায় রাখছেন we are not earning in crores এত বড় একটা মার্কেট যেখানে ডিজিটালি তোমার করোর্স এভরি মান্থ ইনভেস্ট হচ্ছে সিন্ডিকেট বানায় রাখছে আমাদের তো হাতে থাকার কথা but good how many of them would actually agree to the fact openly without being insecure that nah despite all this bullying despite all this negativity still salman shomik shovik never stopped working for what they love because technically এতটুকু নেগেটিভিটি নিয়ে বাংলাদেশে আর একটা সিঙ্গেল সেলিব্রিটি পাবা না who could actually stand up against you know the people who have call them up আর কি সামনাসামনি না I don't think you should এখন নিয়ে কথা বলা উচিত একটু অভদ্র হয়ে যাচ্ছে but speaking of money sorry sorry আচ্ছা I had a question from moving on ভাই একটা জিনিস বলতিছিল ওই আচ্ছা, একটু ব্রো আচ্ছা, মাই হ্যাঁ। আরেকটা পয়েন্ট হচ্ছে সালমান বলছে যে কোয়ালিটির কথা সো একটা জিনিস যদি একটু প্রপারলি খেয়াল করো যে লংগিভিটি কতজন কন্টেন্ট ক্রিয়েটার লংগিভিটি আছে for how long have been have been So if you have content, if you have stuff, if you have the quality, তাহলে you will live. Otherwise, মানে, আপনি আসিফ বিন আজাদ কিভাবে পার্সোনালি অ্যাটাক করেন আমি তো ভাবছি দেখো কে পার্সোনালি অ্যাটাক করতেছে প্লিজ শমিক ভাই আপনি এগুলো করেন না <laughs> সবাই ডিজে ডিজে তো ভাবছে আচ্ছা moving on from past to future since a lot of you guys got married ইনশাআল্লাহ তোমাদের অন্যরা ফিউচারে হইতে পারে এন্ড মেবি নেক্সট ভিডিও আস্তে আস্তে তোমরা ম্যারিড থেকে এখন বাচ্চা কাচ্চা হয়ে যাবে ডু ইউ থিংক যখন ওই স্টেজে যাবে it's gonna be like possible for you যে Dhaka guys let's say 20 years celebrate করা সামথিং অর মেবি বাচ্চাদেরকে ভিডিও বানাবা something I think oh, they're gonna turn into Dhaka Dads. Dhaka Dads. Dhaka Dads. মানে আমি যদি এখন আপনাদের জায়গায় হইতাম হুদায় একটা বাচ্চা নিতাম জাস্ট ফর দ্য কন্টেন্ট মানে কত কন্টেন্ট করা যাবে মানুষ মানে কন্টেন্টের অভাবে বিয়ে করে ফুড ব্লগিং করতেছে so this can be done easily to Khalid Farhan asked a question. I think everyone should answer this question. We want to know everyone's income separately. Best month and worst month in 2021. Zero. I will start with Rudro. I'll zero, zero. Zero <laughs> Salman কি বলতে হবে মানে best month in 2021 with income and worst month I think it was November না যে তোদেরকে আমি খাওয়াইলাম যে এটা কবে ছিল হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে খাওয়াইছিল নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর নভেম্বরে ব্রো নভেম্বরে খাওয়াইছিল হ্যাঁ <laughs> হ্যাঁ, <laughs> কই বলেন নভেম্বরে বলছেন তো কি হয়েছে অ্যামাউন্টটা বলেন হ্যাঁ, নভেম্বর বললাম জিনিস <laughs> তো একটা ফিক্সড ইনকাম আসতেই থাকে ও তো এজেন্সিতে কাজ করে না না কর্পোরেট কর্পোরেট ব্র্যান্ড ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে এখানে সব তাহলে এখানে যাকে কোশ্চেনটা জিজ্ঞেস করা উচিত হ্যাঁ, ওই নাই সৌভিক ফিক্সড ইনকামটা আর বেস্ট ফুড বি হচ্ছে ব্র্যান্ড ডিলস যখন পাইছি অনেকগুলো এই যে বিয়ে করার পর অনেক ব্র্যান্ড ডিলস পাই দেখছো কেন বিয়ের টাকা উঠে গেছে না বিয়েতে যা খরচ থেকে উঠে গেছে খরচ কি টাকা পাইছে দুই তিন মাসে উঠে ইউটিউবার হতে বিয়ে করা ভালো আমি একটা রিসেন্ট জিনিস যেটা আমি রিসেন্টলি জানছি যেটা আমাকে খুব শক করছে যা লট অফ সেলিব্রিটিজ ওরা করে কি বিয়ের ফুটেজ তারপর ফটো ভিডিও ওরা সেল করে to big like companies or like magazines or something এটা আমি জানতাম না আগে আই ওয়াজ লাইক মানে কি কোটি বলিউডের মানুষজন করে বলিউড বলিউড <laughs> বাংলাদেশে কি আনন্দ মেলায় তুই দিবি এইসব এগুলো কে দেখে <laughs> হ্যাঁ, এটা বলিউডে করে বাংলাদেশে গুলো আলপিনে যাবে হ্যাঁ আলপিন মানে হোয়াট নন্স ক্যানভাস যাই হোক so but but like seriously I want to ask this যে how has the there there are people in this group that are married and there are people in this group that are not married yet and all that how does the chemistry still work like are you guys everyone okay with their wives everyone like, everyone's আজকে দিবেন না আজকে তোর ভাবি দিবেন or something like that না that's the best part মানে আমি এটা বলতে চাই এটা i think it's the best part because তোদের বলার জায়গা নাই তোরা কেন কথা সালমান সালমান তুই কেমনে বুঝবি না তুই কেমনে আমরা বুঝি সালমান শোন তোকে বলি সালমান তোকে বলি না কেমনে আমাদের তো অ্যাডজাস্ট করতে হয় বুঝছস না আমাদের তো এক একবার মানে বিভিন্ন ভ্যারিয়েন্টের সাথে অ্যাডজাস্ট করতে হয় হ্যাঁ Or to exactly. Shomik just called his wives and everyone else's wives viruses. Let's just let this sit. Huh? nah, nah, nah, nah, that wasn't. Nah, nah, ধরতে পারে না ব্যাপারটা। ধরতে পারে না। ধরতে পারে না। ধরতে পারে না। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা ওকে না আচ্ছা, এটা এটা নতুন যখন আসে একজনকে মানে করতে পারে না হ্যাঁ। মানে মানে যে তখন মেয়েটা যত সুন্দর তত আমরা ব্লাইন্ড হয়ে যাই তো আমরা ফ্রেন্ডসদের সাথে ইন্ট্রোডিউস করি তোমার ফ্রেন্ডরা কিন্তু রেড ফ্ল্যাগ গুলো আগে দেখে ফেলছে তুমি যেটা রিয়েলাইজ হ্যাঁ। করতে করতে পরে লাগে তো হাউ ডু ইউ মানে কনভে দ্যাট মেসেজ যে দোস্ত তুই তুই ঠিক জায়গায় নাই তুই একটু দেখ তুই আরেকটু আমরা গিয়ে ডিরেক্টলি বলি যে সামান কেন কি কেন কি এইটা আমাদের এইসব প্যারা নাই আমি যাই হোক মানে এটা একটু ভুল একটু ভুল বলছে এটা আমরা ক্যানটা আরো দুই তিন বছর আগে বলতাম এখন আর বলি না আমার আচ্ছা, হ্যাঁ। না আমার আমার ক্যান ক্যান হ্যাঁ আমি আমি রেফারেন্সটা বুঝছি এখন ধর আমার কথা হচ্ছে যে ওয়ান্স ইউ গেট ম্যারিড হ্যাঁ তারপর ওই মানুষটাকে তো সালমান লেটসে তুমি তো সিঙ্গেল এখন গ্রুপে রাইট সিঙ্গেল এজ ইন কি ইউ নট ম্যারিড সো তোমার তোমার মানে সবার পার্টনারকে কি ফ্রেন্ড হিসাবে ভাল লাগে না একজন না একজনকে তো এনোয়িং লাগে তাই না নাকি অ্যাক্টিং গ্রুপ থেকে বাইরে গেছি আমি জোন মানে মানে যেখানে আমরা মুখের উপর বলতে পারি মানে এখানে কেউ কমপ্লিটলি ওকে আমার আমার মজা লাগতেছে যে মানে ইউ গাইস ডোন্ট কেয়ার এটার কনসিকোয়েন্সেস কি হবে মানে যা মানে, মানে ওদের হবে আজকে রাতে হয়তো ঘুমাইতে দিবে না I was just to say this যে ধরো তোমাদের ওই ওই জিনিসটা নাই যে থাকে না ওই বাউন্ডারি বা ওই ইস্যুটা নাই কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়াল মানে সিগনিফিকেন্ট আদারে তো থাকতে পারে ওই পয়েন্টে যে তখন কি করো ডু ইউ লাইক যে which way do I go আজকে কি প্রপারলি রাতে ঘুমাবো না বন্ধুকে হ্যাঁ যেমন ফর এক্সাম্পল আমি অনেক শখ আমি একটা বয়েজ ট্রিপে যাব আবার ওই শখ আমার তুই কোন ট্রিপে যাস সালমান লাত্তি মারবো একটা শালা তোরে তোরে পাই না বাট আই থিংক পাস না আমি আগে থেকে আমি আমি ডিচ তোর মানে আচ্ছা, হ্যাঁ আমি সবসময় সব জায়গায় টাইমলি যাই আচ্ছা এখানে লিখছে সালমান ভাই had to rate uh, guys, Dhaka guys, members from best to worst in terms of acting and talents. আচ্ছা acting acting এ আসি. Acting এর ক্ষেত্রে acting. talent ধরা the worst actor. হ্যাঁ, worst actor কে? Worst. ইরফান, ইরফান. Worst. সবাই তিনজন এগ্রি করবে তিনজন ইরফানকে খালি পারতেছি না মানে ঢাকা পারলে অপশন থাকলে ইরফানকে ঢাকা গাইস থেকে বিচ্যুত করে দিতাম জাস্ট বিকজ আমাদের ফ্রেন্ড ফ্রেন্ডশিপটার জন্য ওকে রাখতে হয় ব্যাপারটা হচ্ছে যে মানুষ না ঠিক আছে মানে পশু আচ্ছা, সবচেয়ে আনফানি কে সবচেয়ে আনফানি কে মানে সবচেয়ে লেম কে শমিক শমিক আসলে Seriously, হ্যাঁ। I always thought Shomik uh, মানে এটা তো হয় না, আনফানি না তো। মানে মানে, মানে আমার আমাদের সার্কেলে এত সবগুলো এত ফানি ওই ওই কম্প্যারিজনে আমি খুব ফ্ল্যাট আর কি আমি more of the serious guy হচ্ছে লেভেলে থাকে একটু মানে lowkey intense right lowkey intense is the only sensible guy আমাকে একটা কথা বলো তোমরা I just want see I just want know one thing like because you guys are such a big group এখানে তো ইউজুয়ালি ওই ডাইনামিকের মধ্যে someone has to be the alpha someone has to step back and all that ওটা কি অটোমেটিকলি হয়েছিল আর ইউ গাইজ অ্যাকচুয়ালি আন্ডারস্টুড যে okay I am going to be heading this I am going to be leading this and we are okay stepping back and then there is a vice captain then there is a wicket keeper মানে এরকম করে কি কখনো কনভারসেশন হয়েছে you just realise it to personality and the time কোনো কনভারসেশন হয় না we just for example Rudra যদি কোনো কিছুটা করে ফেলে and he wants to do it মনে করেন ভালো লাগতেছে না কথার কথা উই নেভার গো লাইক না এটা ভালো না ডোন্ট ডু দ্যাট আমরা কোনো এটা বলি না what we do is like we ask each other question like এটা কি ভালো লাগতেছে আরেকবার ছাড় তো দেখি বা আরেকবার করে আসে ট্রাই করে দেখবো নাকি সো উই কিপ ইট তারপর যখন এডিট করার সময় দেখি যে কোনো কিছু হয়তো মিলতেছে না ভালো লাগছে সবার মেজরিটি আমরা ইয়ে করে ভোট করি এন্ড দেন যদি খুব বাজেও লাগে ভোটের উপর আমরা বেশি ফোকাস করি না লেটস আচ্ছা, কি হ্যাঁ, এমনও হয় যে সবাই মানা আমি রিকোয়েস্ট যে হ্যাঁ, একটু রাখি বিশ্বাস এরকম এন্ড এন্ড ইট আউট আমাদের কখনো ওই যদি একটু প্রেসার দেয় রুদ্র যদি একটু প্রেসার দেয় আমি যদি একটু প্রেসার দিই সবাই সবারটা শুনে হ্যাঁ বাট তোমরা তাহলে সৌভিককে কি বলো নাই ম্যাজিক ট্যাজিক এগুলো বন্ধ করতে magic Souvik confidently Souvik funny কেন ও কনফিডেন্টলি চুরি করা ম্যাজিক দেখাবে বা চুরি করা কন্টেন্ট তোর সামনে এমন ভাবে প্রেজেন্ট হ্যাঁ, করবে ডিফারেন্স উড বি হয়তো ইংলিশ বাংলা করছে হ্যাঁ হ্যাঁ কনফিডেন্স দেখে তুই লাইক বলতে হবে যে বাহ ছেলেটা তো মানে <laughs> সাহসী do you guys go like do you guys go like যে ইউ গাইস নো যে এটা চোরা you guys know it's stolen but okay বলতে দাও বিকজ এত কনফিডেন্ট হ্যাঁ এক্স্যাক্টলি আচ্ছা তোমরা তো বলছো যে সবিক অনেক হইছে নাচা বন্ধ করো মানে এটা কি কখনো কেউ বলছো তোমরা না এটা অনেক বেশি আমরা হ্যাঁ, সবসময় যে নাচ আরো বেশি এটা আমরা উল্টা হ্যাঁ। উল্টাটা করতে হবে যে তোর আরো করা উচিত খুব তোমরা কি বলছো আরো নাচো সবিক আরো নাচো হ্যাঁ because he's very good at this মানে this is his strength মানে ও অ্যাকচুয়ালি অনেক ভালো নাচে সো উই নেভার অ্যাকচুয়ালি অনেকে হ্যাঁ অনেকে বলে যে বিটিএস করে ইয়ে করে বাট আমার কাছে মনে হয় if he is happy doing it if he is good at it মানুষ কি বলছে এটা জানে he is one of the best আমার টু মি আমার মনে হয় কিন্তু আমার কিন্তু ভালো কি লাগছে না when you when they did when Shovik did the butter dance video mm. you guys were there and it just felt so good like every time I I'll tell you this I no matter what anyone says ঢাকা guys are memberদেরকে একসঙ্গে দেখলে it puts a smile on our faces because you see I uh, I think I'm বলি I'm বলি এটা এটা কি আমি বলি I have a exact definition you know how friends এর ক্যারেক্টাররা যখন এসে ইনস্টাগ্রামে একটা ছবি দেয় হ্যাঁ এন্ড দেন সবাই বলে যে আরে আরে হ্যাঁ, হ্যাঁ। অনেক উপরে হয়ে গেল অনেক উপরে হয়ে গেল না না আমি তো বলতেছি না না ফ্রেন্ডস এর ফ্রেন্ডস এর কমেডি হিউমার খুব বাজে আমরা তো ওটাকে পার্সোনালি হিসেবে বলতেছি হ্যাঁ আচ্ছা আমরা we are down to the last 5 10 minute আমরা এখন আবার কালকের ইভেন্ট নিয়ে একটু প্রমোট করব because that's the main objective এমনি হুদাই ওরা আসে নাই <laughs> একটা পারপাস নিয়ে আসছে ভাই কালকে কি কি হচ্ছে একটু রান আমি কিন্তু হুদাই আসছিলাম তোমাদের সাথে এটা তুমি কোনো ডিসএগ্রি করতে হুদাই আসছিলাম আমরা আমরা ট্রিপে কি হইছে ওটা তো বলতে পারবো না এই পডকাস্টে রাইট এটা একটু ওই ট্রিপটা ওয়াজ ক্রেজি বাট রুদ্র ভাই বলেন কালকে <laughs> জানেন <laughs> হ্যাঁ ভাই ওই যে আমরা কাল তাপ মারছিল যে একটা এরকম করে ক্রেজি ছিল ক্রেজি ওকে তো সাতটার সময় আমাদের গেট ওপেনিং হবে ঠিক আছে তো কালকে আমাদের সাথে আমিন ভাই আছেন আমাদের আবার খুবই ক্লোজ আনন্দ ভাইও আছেন তো ফার্স্ট আপনারা দুজন পারফর্ম করবেন and pretty sure the room's gonna blow up and তারপর আমরা আমাদের ভিডিওটা দেখাবো আই হোপ তারপর like there's gonna be a Q and A session not like exactly Q and A session বা ধর আমরা নিজেরা নিজেরা we are gonna talk about আমাদের এক্সপেরিয়েন্স লাইক 10 বছর ধরে কি এমন হয়ে আসছে না আসছে and everything so I think it's gonna be a মানে fun hang out I guess lunch provide dinner provide করা হবে না আমরা অনেক গরিব বিষয়ের জন্য সো বাঙালি শুধু এটাই খুঁজে একটা সিঙ্গারা দিয়ে এট লিস্ট মানুষদের একটা সিঙ্গারা দিয়ে আমার অতিরিক্ত গাটা জ্বলতেছে এটা একটা সপ্তাহ আগে হলে মানে দেখতে হলেও যাইতাম জাস্ট মানে এটা গা জ্বলতেছে এক সপ্তাহ পরে but okay one thing I want to say to যারা আমাদের লাইভটা এখন দেখতেছে we still have tickets right would I be correct to say that okay link দেয়া আছে টিকেটস আমাদের চেক করতে হবে মানে কয়টা বাকি আছে সবাই চলে আসে সবাইকে টিকিট নাও দিতে হতে পারে ওকে পসিবল যে তোমরা দুইটা স্ক্রিনিং পর পর রাখতে পারো লাইক সেম দুইবার if the ticket sale time থাকবে না টাইম থাকবে না টাইম থাকবে না রে ওরা তো একটা জায়গা পুরো একটা হল সিনেপ্লেক্স আমাদেরকে করছে খালি মানে আমাদের সিনেমা ইউজুয়ালি সো পুরো হলটা আমাদের হয়ে যাচ্ছে মানে আমি আমি মাত্র লিংকগুলো দিয়ে দিছে I suggest everyone I think 250 tickets right would I be correct to say that 350 250 total seats total mm. oh, a total seats so i think mm. around 120 seats have been sold right no, aru, aru 150 150 so, so you've got 100 tickets left guys everyone tumra jara jara salman Shomik, Rudra, Tamim, you guys want to see the gang again with Shovik, of course. Also, Amin is performing. হ্যাঁ আমি আমি আসতেছি ওইটার জন্য আসবে না আই গট দিস তোমরা যদি ওদেরকে অপছন্দ করো তোমরা যদি ওদেরকে না দেখতে চাও এখন হটেস্ট সেলিং কমেডিয়ান যারা যারা আছে আমি নানান Chowdhury Anand Majumdar those two are gonna do comedy I am sure roasting হবে দা প্রপার রোস্ট ভালো মজা হবে যেখানে অনেক মজা হবে I suggest everyone turn up I know আমি নাই সো শোটা একটু মিডিওকার হয়ে যাবে বাট ডোন্ট ওয়ারি আমি না say he is going to try to cover it up but we are hoping for the best right guys? And and, and I one thing i will miss out on this is to see you guys together sitting on a chair and just talking i think that Mm. would be an experience of a Mm. lifetime for everyone yeah we're looking forward to it as comic well con experience এটা পুরো আমার আমার আমার পেইন লাগতেছে যে মানে মানুষ আসলে কমেডি শো দেখতে আসবে না ওরা ওদেরকে দেখতে যায় তো ওখানে শুরুতে যদি আমি যাই বলি এই কি অবস্থা আমি আমি তোমাকে এত দূর এত দূর তোমাকে লিখে দেব this will be one of your most amazing shows ever এটা আমি তোমাকে গ্যারান্টি আমি জানি এটা আমি দিচ্ছি গ্যারান্টি বলো সালমান গ্যারান্টি দিয়ে দিছে আই মিন স্টপ মজা হবে কালকে না না আমি হ্যাঁ, তুই হ্যাঁ, বুঝতেছিস ক্রাউড ওয়ার্ক করতে পারবি তুই দুইশো পঞ্চাশ জনের এর সাথে হ্যাঁ I am just excited premium crowd bro premium সবার পার্সোনালাইজ করতে পারবা হ্যাঁ, না আমার ফার্স্টে বুঝাইতে হবে আমি কে আমি কেন আসছি কি স্ট্যান্ড আপ কমেডি কি মানে সবকিছু বুঝাই বুঝাই করতে হবে আমি is always playing the card but let's not listen to that আমি is going to kill it PPT slide show বানাই নিয়ে আসবে লাইক কমে স্ট্যান্ড আপ কমেডি কি আমি কি করতেছি এটা জোক এটা রোস্টিং না এই জায়গাটায় হাসবেন প্লিজ হ্যাঁ। তুমি একটা কলম নিয়ে যাও সবাইকে বললো যে আন্ডারলাইন করতে কোথায় কোথায় হাসতে হবে মেক শিওর ইউ হ্যাঁ এটা একটা ফানি হবে বাট হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে মানে it was really awesome seeing you guys মানে ডু do this. এই ইনিশিয়েটিভটা a initiative this feels and this see to see we are already pissed off আমি আর ইশফাক that we can't be there now I, the I people swear, I honestly, I honestly wanted you guys to be there. Honestly, it would make us feel very good, to be honest. no no হ্যাঁ that's অনেক okay. ভালো লাগতো it doesn't matter Actually, but for now- real, for real. now now the question to the people that may not be able to make it how can they still see the live show তোমরা কি live কিছু দেখাবা whi- while you guys are there no so No. No. the only way to enjoy whatever they can enjoy is to support the video that's going to get released, right? Correct? Also, I mean, people are, to, bolin, bolin. people are coming all the way to see us paying tickets. So ওরা এত কষ্ট করে আসলে ওই জিনিসটা আবার বাইরে সবাইকে দেখার এক্সক্লুসিভিটি থাকতেছে না। So we want to respect our audience as well. Sure. আর আর we do, we don't know next time কখন সবাই একসাথে হয়ে একটা লাইভ ইভেন্ট হবে এরকম স্কেলে। So this yeah, might be মানে এটা একটা অনেক once in a lifetime opportunity মানে সত্যি কথা বলতে আমি কিন্তু দুই জমায় হাইপটা দেখছি একটা হচ্ছে আর্টসেল আর একটা হচ্ছে Dhaka guys it's just strange ওরে ওরে আসলে উঠাই দিছ আশীর্বাদ তুমি তো উঠাই দিছ ওই আমি জাস্ট আমি উঠাচ্ছি কেন জানো কারণ আমি দেখলে আমাকে লাথি মারবে আমার বেস্ট ছিল কি জানো হ্যাঁ, জিনিসটা কি আজকে কোক স্টুডিওর প্রিমিয়ার হচ্ছে আর আমরা এখানে live I know I know আজকে কোক স্টুডিও প্রিমিয়ার হচ্ছে রাইট হ্যাঁ, আমি এই যে সালমান সালমান হ্যাঁ। না আমি এখন একটা কথা বলবো I want to end with সালমানের সাথে আমার চিটাগং এ কি হইছে হোটেলটাতে do you want me to say it yeah yeah yeah Salman বলো ওকে সো বেসিক্যালি সালমান প্লেনের থেকে নামার পর থেকে হারামজাদাটা একটা টেলিফোন কনফারেন্স করা আছে হ্যাঁ আরো ওর কোম্পানি নিয়ে কথা বলেই যাচ্ছে ও বলে যে হ্যাঁ এই ফার্নিচার সেই ফার্নিচার এই ফার্নিচার হ্যাঁ আমাদের এই ভিডিওটার এই ফার্নিচার সেই ফার্নিচার কাঠের দাম কি কি বালসাল বলে যাচ্ছে আমি পুরো শুনছি চুপ আমি অনেক ভদ্র সালমান মুক্তাদির আমাদের সাথে আমি তো বেশি কিছু করতে পারবো না চুপ করে আসি তারপর সালমান বলছে হ্যাঁ আমি বুঝাচ্ছি আপনাদেরকে you guys are not understanding how the content is made আমি বসি আরে বেটা তুই যতক্ষণ কথা বলছিস এতক্ষণ আমি একটা চেয়ার বিছানা পালং সোফা সেট সব বানাই ফেলতাম তোরা শুধু কথাই বলস কাম কিছু করস না সালমান তখন আমার দিকে তাকিয়ে বলছে তুমি এত ভদ্র ভাষায় বল নাই we know we know this Ashiq ভাই এত ভদ্র করে জীবনে কথা বলতে জানো তখন সালমান জাস্ট আমার দিকে তাকায় বলছে আমি মিউট করি নাই খাঙ্কির বলা আই ওয়াজ লাইক তোর বস পুরাটা শুনছে had a two, one, two, two to three seconds of pause. দিয়ে বলে ইসালাম where are you? আমি আমার ফ্রেন্ড এখানে okay you can call me back I fuck আমি সালমানের ওই দিন I was so close to খাইং খাওয়া ফাইং সালমানস চাকরি but thank god Salman is still there I think we are gonna wrap this up I mean are gonna wrap this up guys buy tickets to the show কালকে ইটস গোইং টু বি খুবই নস্টালজিয়ার মধ্যে দিয়ে আমরা সবাই যাব I think so please please come to the shows এটা লাইভ একটা ইভেন্ট হচ্ছে so it's going to be very কারো কিছু বলার আছে সৌমিক ভাই I'll start with nah, just hoping to see you guys there and have a great time with you guys. Hmm. bhai? I'm just hey, exactly same. I'm I'm I'm really excited. কালকে কি হবে না হবে সবকিছু সবাইকে দেখতে পারবো. It's gonna be fun. Hmm. It's gonna be really fun. Alright, anything else? আমার আমার একটাই রিকোয়েস্ট যেহেতু কিউএনএ সেশন থাকবে please do not waste your questions on generic dumb হ্যাঁ। questions that's all যেমন যেমন what are the top যেমন dumb questions আপনার এখন কেমন লাগে নেক্সট ভিডিও কবে আসবে we know you are thinking about কখন হবে <laughs> হ্যাঁ এইসব এইসব জিজ্ঞেস করবে হ্যাঁ, জিজ্ঞেস করবে ওটা কি অ্যালাউ হ্যাঁ এটা জিজ্ঞেস করতে পারে মানে how much suppose to answer a question এটা আনপ্রেডিক্টেবল মানে অ্যানসারটা সবাই জানে এটা রাইট হবে না অ্যানসারটা হবে না <laughs> হবে না না হইলে নাই বাট হবে কবে এটা আমি কেমনে বলবো রাইট আচ্ছা এই এগুলা বললে লাভ ইউ ব্রাদার এইসব মাইক টাইক নিয়ে এইসব এই যে এগুলা love you brother okay nice জোস আচ্ছা না ঠিক আছে <clears throat> বলবে we love you too nobody loves me Salman আবার ওর এর মতো স্যাড হয়ে যাচ্ছে wait wait wait we need to right right all right guys on that note this was just like a podcast with Amin Ashik and I will see you tomorrow at 7 p.m. SKS Tower, Moakhali. Links gula there as caption and comments. So buy the tickets. And I'm not participating at least. Tomra jai gura sa. Ami ara sikpa hmm. uduri ar kisuna. Hmm. <laughs> Bye We will miss you guys for real. Mm -hmm. All right, Take care. Good night. Hmm. Bye, guys.